আমি একটি বই ডাউনলোড করেছি এবং সেটার উইন্ডোজ ইউজারদের জন্য ইনস্টলেশন হচ্ছে এটা ইনস্ট্রাকশন এখানে এই ফাইলটি ডাবল ক্লিক করতে বলেছে সো আমরা যাই এই ফাইলটি ডাবল ক্লিক দেন আমাদের একটি প্রবলেম চলে আসবে যেটা হচ্ছে ইউজার একটি প্রবলেম চলে আসবে এবং কি এটা যদি আমি সরাসরি অ্যাডমিনিস্টার রান এস অ্যাডমিনিস্ট্রেটরেও চলে যায় তারপরেও এই প্রবলেমটি দেখা দিবে এই যে সেই প্রবলেমটি Windows UI mode error Windows user interface mode not supported এখানে নট সাপোর্টেড দেখাচ্ছে সো এই প্রবলেমটার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই ফাইলটিতে গিয়ে রাইট ক্লিক করে সরাসরি প্রপার্টিস এবং প্রপার্টিস এর পরে capability and run as program in this capability mode for Windows seven এখানে অনেক ভার্সন রয়েছে এখানে সিলেক্ট করে দিতে Windows seven and then apply then okay and press double click again এখন দেখুন কোনো প্রবলেম আসলো না সরাসরি আমরা নেক্সট এরপর হচ্ছে ফাইল যেখানে সেভ হবে নেক্সট এরপর accept licence agreement install then continue installation হয়ে যাচ্ছে সো থ্যাংক ইউ আরেকটি প্রবলেম দেখা দিতে পারে সেটা হচ্ছে এআইআর ফাইল ইনস্টলেশনের ক্ষেত্রে যদি এআইআর ফাইল এআইআর ফাইলটি ইনস্টল না হয় সেই ক্ষেত্রে আমরা ক্রমে চলে যাব এবং অ্যাডোবি এআইআর ইনস্টলার লিখে সার্চ দিলে আমাদের প্রথমে যে অপশনটি আসবে সেখানে চলে যাব এবং দেন আমরা এই ডাউনলোডটি করে নিব এই ফাইলটি এবং সরাসরি ইনস্টল করে নিব যেমন হচ্ছে আমি অলরেডি ডাউনলোড করেছি সেটা হচ্ছে প্রোগ্রামে অ্যান্ড দেন এটা সো এটা ইনস্টল দেওয়ার পরে এআই ফাইলটি ইনস্টল হয়ে যাবে দেন আপনি খুব সহজেই সবগুলো প্রবলেমের সমাধান পেয়ে যাবেন আশা করি ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন